বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ডেভিড বার্গম্যান আসলে কি চায় যারা এই দেশকে আফগানিস্তানের মতো একটি তালেবানি জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের হয়ে কাজ করে তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যানরা বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোর জন্যই নেত্র নিউজ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম খুলেছে তারা আমেরিকার বেসরকারি সংস্থা এনইডির মাধ্যমে এখানে কোটি কোটি ডলার দিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এর আগে বাংলাদেশে নৈতিক স্খলনজনিত কারণে দুটি গণমাধ্যম থেকে চাকরি হারায় বার্ডম্যান এছাড়া মহান মুক্তিযুদ্ধে ইতিহাস বিকৃতির দায়ে আদালতেও শাস্তি পেতে হয় তাকে এরপর বিএনপি জামায়াতের কাছে মোটা অঙ্কের ডলার নিয়ে একাত্তরের খুনি ও ধর্ষকদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নিয়মিত বিতর্কিত লেখালেখি শুরু করে বার্টম্যান মূলত এদেশের রাজনীতিবিদ ডক্টর কামালের মেয়েকে বিয়ে করে রাষ্ট্র ক্ষমতা উপভোগ করার স্বপ্ন ছিল তার কিন্তু তা বাস্তবায়ন না হয় বাংলাদেশকে হেয় করার জন্য উঠে পড়ে লাগে সে সেই ধারাবাহিকতায় আইএসআই এবং এর বাংলাদেশি এজেন্টদের সঙ্গে নিয়ে দেশবিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাসনিম বার্ডম্যানরা